তোমার কাছে পাঁচশো আর এক হাজার টাকার কোনো দাম নেই বাপের হোটেলে খাও তো টাকার বান্ডিল পাও তোমার কাছে পাঁচশো আর এক হাজার টাকার কোনো দাম নেই কিন্তু বাংলাদেশে খোঁজ নিয়ে দেখো পাঁচশো টাকার জন্য বহু মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উত্তপ্ত রোদের মধ্যে মাটি কেটে নিজের জীবন কাটায় সারা দিন মাটি কাটে পাঁচশো টাকার জন্য তোমার কাছে পাঁচশো টাকার কোনো দাম নাই কিন্তু যাও তুমি যাও তোমার তোমাদের পাশের কসবা রেল স্টেশনে যাও কুমিল্লা রেল স্টেশনে যাও তুমি চট্টগ্রাম রেল স্টেশনে যাও তুমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখো বহু মানুষ সেখানে ঘুমায় পাঁচশো টাকা দিয়ে একটা কম্বল কিনবে সেই তাওফিক তারা নাই পাঁচশো টাকার কম্বলের অভাবে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায় দুইশো টাকার একটা বালিশ কিনতে না পেরে মাথার নিচে ইট মাথার নিচে ইট দিয়ে ঘুমায় ইন্টারনেটে ফেসবুকে দেখেছি আফ্রিকার কিছু গরিব শিশু বাচ্চা পেটের ক্ষোধায় মাটিতে পানি মিশিয়ে সেই মাটি রোদে শুকিয়ে বিস্কিট বানিয়ে তারপরে খাচ্ছি কে দিয়ে তোমাকে বুঝাই একটা বাচ্চা কিছু গরিব দুঃখী অভাবী বাচ্চার সামনে একটা রুটি ধরা হয়েছে দৌড় দিয়ে গিয়ে প্রতিযোগিতা শুরু করেছে এই একটা রুটি খাওয়ার জন্য একজন ধরতে পেরেই সেই রুটিটা কামড়িয়ে খেয়ে ফেলেছে রুটির সাথে ভাজি দরকার তরকারি দরকার একবারও চিন্তা করে নেই মনে হয় দুই তিন দিন পর্যন্ত খেতেই পারে নাই পুরো রুটি একসাথে খেয়েছে তোমাকে কি দিয়ে বুঝাই অভাব কাকে বলে তুমি পাঁচশো টাকার কোনো দাম তোমার কাছে দুড়িয়ায় না থাকতে পারে কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এক টাকা কোথায় খরচ করেছে হিসাব দিতে হবে ঠিক কিনা কি দিয়ে তোমাকে বুঝাই বন্ধু কার পিছনে দৌড়াও কার পিছনে তোমার যদি টাকা না থাকতো তাহলে পাঁচশো টাকা খরচ করতে তুমি চিন্তা করতা পাঁচশো টাকার কোনো দাম তোমার কাছে নেই এক হাজার টাকার কোনো দাম নেই আর আমাদের কাছে অনেক ফোন আসে হুজুর অনেক ফোন হুজুর চিকিৎসা করাইতে পারি না হুজুর একটু বলেন না হুজুর আপনি না পারলে হুজুর শেখ আহমদুল্লাহ সাহেবকে একটু বলেন হুজুর হুজুর একটু আসুন্না ফাউন্ডেশনে বলেন হুজুর হুজুর আপনি চেষ্টা করেন হুজুর কয়জনকে দিব কতজনকে দিব পাঁচশো এক হাজার টাকা এইভাবে না উড়িয়ে মাঝে মাঝে পারলে রেল স্টেশনে গিয়ে বাস স্টেশনে গিয়ে হসপিটালে গিয়ে গরিব দুঃখীদের জন্য এই টাকাগুলো দান করো দুনিয়ায়ও আল্লাহ রহমত দান করবে কেয়ামতের মাঠে আল্লাহ তার রহমতের চাদরে তোমাকে ঢেকে দিবে ঠিক কিনা